বাংলা হাদিস বাংলা হাদিস এই অ্যাপসের মাধ্যমে আমরা কিছু জানতে পারি আপনি যদি এই অ্যাপসের নামটি বলে দেন তাহলে আমাদের দিনী ভাই যারা জানে না তারা বাংলা হাদিস এটা বলবো আমি মানে বলতে বলবো বলছেন আপনি এটা পড়বেন তাই না বাংলা হাদিসের মধ্যে কি কি বই আছে আমার জ্ঞান না এটা জানা না হাদিসের গ্রন্থগুলো যদি থাকে এবং তাহকিব করা যদি থাকে তাহলে আপনি পড়বেন তবে কোরআন হাদিসের ব্যাখ্যা নিজে নিজে করবেন না আমি জানি যে শুনেছি অনেক মানুষই পড়ে বাংলা হাদিস থেকে ভালো শুনেছি দেখা নাই তো আচ্ছা ভালো হলে আপনারা পড়বেন গ্রহণ করবেন ঠিক আছে কারণ এখন সব মোতা সাল্লেফে ভরা কিসে ভরা মোতা সাল্লেফে ভরা যারা নিয়মিত বিড়ি জর্দা সিগারেট পান করে তারা কি মায়ের সাথে জেনা করে করে তো হাদিস আছে এটা হাদিস আছে মায়ের সাথে জেনা করা বলতে জেনা করার সময় পাপ এটা বুঝছেন হাদিস আছে এইগুলো হাদিস দেওয়ার কাজে লাগবে সুদ খায় ধকা ঢকায় কিছু মনে করে কাপড় ফুলে ওজু গোসল করা যাবে শুনেছি কিন্তু গোসলের সময় হাত স্থানে লাগে তবু কি অজু থাকবে উলঙ্গ হয়ে গোসল করা যাবে তবে কাপড় পরে গোসল করাটা উত্তম আল্লাহ বলছেন দেখো আল্লাহ লজ্জাশীল লজ্জাশীলকে পছন্দ করে সবই খুলে ফেললেন থাকলো আর কি বুঝেননি কথা বলছে জায়েজ কি বললাম জায়েজ প্রশ্ন হলো অজু করে তো গোসল করা শুরু করেছে আবার লজ্জাস্থানে হাত লাগতে পারে তাই না লজ্জাস্থানে হাত লাগলে গোসলের পরে আবার উজু করবেন গোসলের পরে কি আবার উজু করবেন আর যদি না লাগে তাহলে উজু করা লাগবে না আমরা হানাফি সমাজে থাকি হানাফি ইমামরা সালাতের সঠিক সময় সালাত আদায় করে না এবং কি অজুটাও ঠিকমতো জানে না এই অবস্থায় একাকি সঠিক নিয়মে সালাদাই করবো নাকি যদি আপনার রুচি না হয় তাহলে একাকি পড়ে নেবে জামাতের নেকি পাবেন ইনশাআল্লাহ আউ্বাল রক্ত কতক্ষণ সময় স্থায়ী হয় আউ্বাল রক্ত আপনি আজানের পরে অজু করে সোননাথ দুই রাখাত চার রাখাত পড়তে পারবেন যে টাইমটুকু এবং সালাত আদায় যতক্ষণ টাইম লাগে এর টাইমটা মিলে হলো কি সালাতের টাইম হয়েছে মনে করেন যে এগারোটা কয়টা পঞ্চান্ন কি তাই না আজকে আজানি দিলাম আমরা কয়টা সোয়া বারোটায় আর জহরের সালাত আপনারা পড়েন কখন একটাই পড়তেছেন আপনি এক ঘন্টা পরে কয় ঘন্টা এক ঘন্টা পরে পড়তেছেন জহরের টাইমটা আগায় নিয়ে আসবেন অন্তত শুয়া বারোটায় আজান দেন সাড়ে বারোটায় সালাত আদায় করেন অথবা বারোটায় আজান দেন বুঝেন এই কথা এত টাইম আপনারা পরে করেন ক্লিয়ার হলেন না কেন ওইটা প্রচুর উত্তর দিয়ে দিছি তো বলে দিলাম যে সালাতের টাইম যখন হয়েছে তখন থেকে অজু করে সুন্নাত সালাত পড়া এবং আপনার সালাত পড়তে যে টাইমটুকু লাগবে এই টাইমটুকু হিসাব করে নিবেন নিয়ে বুঝবেন এটা হলো অবমত বুঝেছেন কিন্তু সালাতের টাইম হওয়ার পরে আধা ঘন্টা পরে শুরু করছে আজান তাহলে তো বুঝিছেন আপনি কেমন আবার লক্ষ্য পাবেন আপনি